ইন্দো প্যাসিফিক কৌশল তৈরি করছে বাংলাদেশ চীন বা যুক্তরাষ্ট্র কারা বলে না যে এই সিদ্ধান্তে ঢাকা তবে অন্য দেশ ইন্দো প্যাসিফিক কৌশল থেকে অংশ নেওয়া হতে পারে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈশ্বিক ভূ রাজনীতির কেন্দ্রস্থল এখন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এ অঞ্চলের ওপরেই বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এর ভিত্তিতেই মার্কিন দর্শন আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখন বহুল প্রচলিত এক ধারণা যার ভিত্তিতে তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নানান অর্থনৈতিক সামরিক ও সহযোগিতামূলক জোট বা বলয় বিপরীতে চীনের প্রচার এশীয় অঞ্চলে বহিরাগতদের কারণে তৈরি অস্থিরতা ঠেকানোর এই দুই পাল্টাপাল্টি ধারণায় বিভিন্ন দেশকে সঙ্গে পেতে মরিয়া দুই পক্ষই কূটনীতির সহজ ধারণা বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী এইলেন লাউবেখারের ঢাকা সফরের মধ্যেই চীনা পররাষ্ট্রমন্ত্রী চীন গাঙের হঠাৎ ঢাকায় বাহান্ন মিনিটের যাত্রাবিরতি এই প্রতিযোগিতারই অংশ বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো ঢাকাকে এত গুরুত্ব দিচ্ছে এটাকে মুখে সুখকর বললেও এর চাপ ভালোই অনুভব করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা নতুন বছরে তাই সবকিছুই যেন শুরু হয়েছে নতুন উদ্যমে এই কর্ম উদ্দীপনায় গুরুত্ব সহকারে থাকছে বাংলাদেশের নিজস্ব ইন্দো প্যাসিফিক কৌশল তৈরি করা এবারও অ্যাডমিরাল বলে গেছেন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা তাদের একটা স্ট্র্যাটেজি এবং আপনারা জানেন যে কানাডা তাদের একটা স্ট্র্যাটেজি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্ট্র্যাটেজি দিয়েছে জাপান সবাই কিন্তু তার নিজের নিজের একটা দিচ্ছে সো ইটস নট যে তারা একটা ইনভিটেশন দিয়েছে সেখানে আমরা ইনভিটেশন পাইনি বা আমরা ইনভিটেশন নেইনি এরকম কিন্তু না ব্যাপারটা এটা কালকেও পরশু দিনও একই আলাপ হয়েছে তো সুতরাং আমরা নিজেরাও আমাদের কি ধরনের আমরা আমাদের বে অফ বেঙ্গল দেখতে চাই বা বিয়ন্ড বে অফ বেঙ্গল দেখতে চাই সেটা আমরা কিছু এলিমেন্টস আমরা তৈরি করছি এবং আমরা হয়তো এক সময় আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি হতে পারে সেটাও আমরা বলতে পারি সো ইটস নট যে আমরা কারোর সাথে জয়েন করছি বা করছি না এরকম বিষয় না আমরা চাই যে একটা ফ্রি একটা ইয়ে হোক ইনক্লুসিভ একটা ইয়ে হোক এটা একটা সবার যাতে মেরিটাইম সিকিউরিটি যে বিষয়গুলো আছে বিশেষ করে আপনারা যদি ক্যানাডারটা দেখেন তাদের যে চারটি যে প্রিন্সিপালস আছে সব